হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন টেক টেকমল পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভিওর্স আপনাদের আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা টিউটল টিউটলটা হচ্ছে অনেক সময় আছে যে অনেক অ্যাপ মেসেঞ্জারে অনেক বন্ধুবান্ধব এস এম এস দিলে দেখা যায় যে ওটা আপনার অনেক সময় ওয়ার্ড গলা ভুল হয় কিন্তু আমি আজ আপনাদের এমন একটা কিবোর্ড সামনে পরিচয় করে দেব যা আপনার ওয়ার্ড যদি ভুল হয় সে সংশোধন করে দেবে তো ভিওর্স যারা এখনও আমাদের টেকমোবাইল পুরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তা আমাদের টেকমোবাইল পুরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও ভালো ভালো টিউটর পেতে পাঁচশো টাকা বেলা আইকনটি ক্লিক করুন তো ভিওর্স এখন আমি কথা না বলে টিউটরটা যাই ওটা প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে গিয়ে এখানে গ্রামেলি কিবোর্ড লিখে সার্চ দিতে হবে যেহেতু আমি অলরেডি তারা ডাউনলোড করে ফেলেছি তো ভিওর্স এটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং এখানে ওপেন ক্লিক করতে হবে এখানে ওপেনে ক্লিক করতে হবে গেট স্ট্যাটাস আপ দিতে হবে এখানে কানেক্টেড নট না করলে হবে নট করে দিলাম আর দি গ্রামের কিবোর্ড এখানে এটা অন করে দিতে হবে ক্যামেরা কিবোর্ড ক্লিক করতে হবে গেমারের কিবোর্ড ক্লিক করতে হবে গো ইট তো এবার আমি মেসেঞ্জারে যাব देखिए देख how are how are hmm দেখুন ওহ আমার এখানে নেটওয়ার্কে অনেক প্রবলেম সেটার জন্য একটু সমস্যা হচ্ছে তো ফিরোজ একটু ওয়েট করবেন আমি এটা ক্লিক করব দেখুন এখানে হাওয়ার যদি এখানে ভুল হতো তাহলে অবশ্যই এখানে দেখাতো ভিওর্স এটা একটা নিউ কিবোর্ড তো ভিওর্স যদি আমাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে নিচে একটা লাইক দেবেন আর কমেন্টের সামনে জানাবেন আমাদের টিপসটা কেমন হয়েছে আর ভালো থাকবেন পরবর্তী টিপস নিয়ে আবার আসবো কোথা হবে